LibreOffice Math এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ম্যাট্রিক্স লেখা যায় এবং কোন নির্দিষ্ট অক্ষর অনুযায়ী সমীকরণ বিন্যস্ত করা যায়। এর জন্য যে রাইটার নথিটি আমরা আগে টিউটোরিয়ালে তৈরি করেছিলাম অর্থাৎ mathexample1.odt সেটিকে খোলা যাক। ম্যাথ ব্যবহার করে লেখা আগের সব সূত্রগুলি লক্ষ্য করুন। এবার স্ক্রল করে শেষ পৃষ্ঠায় যান এবং কন্ট্রোল এন্টার টিপে নতুন পৃষ্ঠায় যান ম্যাথ শুরু করতে ইনসার্ট মেনুতে ক্লিক করুন এবং তারপর অবজেক্ট ও তারপর ফর্মুলা ক্লিক করুন গণিতে ম্যাট্রিক্স হলো সংখ্যা বা চিহ্নের আয়তাকার অ্যারে সেই সংখ্যা বা চিহ্নের প্রত্যেকটিকে এলিমেন্টস বা উপাদান বলে ম্যাথে ম্যাট্রিক্স এবং সেটির উপাদান নিয়ে গঠিত সারি এবং কলাম লেখার জন্য আলাদা মার্কআপ আছে সময় বাঁচানোর জন্য আমি ইতিমধ্যে উদাহরণগুলি লিখে রেখেছি এখন সেগুলি কপি করে এখানে পেস্ট করব এখন আমরা শিখব কিভাবে 2 বাই 3 ম্যাট্রিক্স লেখা যায় এই ম্যাট্রিক্সে দুটি সারি এবং তিনটি কলাম আছে আমরা ম্যাট্রিক্স মার্কআপ ব্যবহার করব এবং সূত্র সম্পাদক উইন্ডোতে দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটির সব উপাদানগুলি লিখব লক্ষ্য করুন সারির উপাদানগুলি একটি হ্যাশ চিহ্ন দ্বারা আলাদা করা আছে এবং সারিগুলি পৃথক আছে দুটি হ্যাশ চিহ্ন দ্বারা ম্যাট্রিক্স ব্র্যাকেটের মধ্যে ঘিরে রাখতে প্রথম বন্ধনী ব্যবহার করুন এখন লক্ষ্য করুন বন্ধনীগুলি ছোট এবং ম্যাট্রিক্সের সব উপাদানগুলি সেটিতে ধরেনি বন্ধনীগুলি প্রত্যেক উপাদানের আকারের সমান এবং তাই ম্যাট্রিক্সের আকারের সাথে এটি মেলে না এই সমস্যার সমাধান করতে আমরা লেফট এবং রাইট শব্দ দুটি ব্যবহার করতে পারি অর্থাৎ শুরুর বন্ধনীর আগে লেফট এবং শেষের বন্ধনীর আগে রাইট লিখে বন্ধনীগুলির আকার পরিবর্তন করুন পরবর্তী উদাহরণটি কপি করে এখানে পেস্ট করা যাক এখন স্ক্রিনে একটি 4 বাই 1 ম্যাট্রিক্স দেখা যাচ্ছে রাইটারের ধূসর বাক্সে আকার পরিবর্তনযুক্ত বন্ধনীগুলি লক্ষ্য করুন এই ম্যাট্রিক্সের জন্য মার্কআপটি স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে আমরা প্রথম বন্ধনীর পরিবর্তে তৃতীয় বন্ধনীও ব্যবহার করতে পারি তাহলে ম্যাট্রিক্স মার্কআপ ব্যবহার করে আমরা যে কোনো মাত্রার ম্যাট্রিক্স লিখতে পারি এখন ম্যাট্রিক্স যোগ করার একটি উদাহরণ দেখা যাক সূত্র সম্পাদক উইন্ডোতে একটি নতুন লাইনে যান আমরা দুটি ফাঁকা লাইন যোগ করতে পরপর দুবার এন্টার কি টিপতে পারি স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে সেরকম দুটি দুই বাই তিন ম্যাট্রিক্স পাশাপাশি লেখা যাক এরপর দুটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ বোঝাতে সে দুটির মধ্যে একটি যোগ চিহ্ন যুক্ত করা যাক এটি করতে রাইটার ধূসর বাক্সে দুটি ম্যাট্রিক্সের মধ্যবর্তী শূন্যস্থানে ক্লিক করুন দেখুন সূত্র সম্পাদক উইন্ডোতে কার্সারটি মোটামুটিভাবে দুটি মার্কআপের মাঝে এসে গেছে দুটি ম্যাট্রিক্সের মাঝে যোগ চিহ্ন লিখুন দেখুন একটি যোগ চিহ্ন দেখা যাচ্ছে এবার এই দীর্ঘ ফাঁকের পরে একটি সমান চিহ্ন এবং তারপর সেটির ডানদিকে তৃতীয় ম্যাট্রিক্স অর্থাৎ যোগফল ম্যাট্রিক্সটি লেখা যাক লক্ষ্য করুন আমরা আমাদের উদাহরণে গ্রিক অক্ষর ব্যবহার করেছি তাহলে এটি হলো এই দুটি ম্যাট্রিক্সের যোগফল আমাদের কাজ সংরক্ষণ করে নেওয়া যাক কোন ম্যাট্রিক্সকে একটি সংখ্যা দ্বারা গুণ করার একটি উদাহরণ দেখা যাক আমরা একটি 2 বাই 3 ম্যাট্রিক্স লিখব এবং সেটি 4 দিয়ে গুণ করব আমরা 4 টাইমস লিখে তারপর ম্যাট্রিক্সটি লিখব এখন ম্যাট্রিক্সটি কপি করা যাক এবং এখানে FEW তে সেটি পেস্ট করা যাক এরপর দীর্ঘ ফাঁকগুলির শেষে সমান চিহ্ন যোগ করা যাক তারপর ম্যাট্রিক্সের গুণফল লিখুন আমি ম্যাট্রিক্স গুণফলের মার্কআপ কপি করে পেস্ট করছি তাহলে এটাই হলো 2 বাই 3 কোন ম্যাট্রিক্সকে কোনো সংখ্যা দ্বারা গুণ করার ফলাফল এখন আমরা ম্যাট্রিক্স সাজাতে ফরম্যাট মেনুতে ক্লিক করে তারপর ফন্ট ফন্ট সাইজ অ্যালাইনমেন্ট এবং স্পেসিং নির্বাচন করতে পারি উদাহরণস্বরূপ স্পেসিং নির্বাচন করুন ডান দিকের ক্যাটাগরি ড্রপ ডাউন থেকে ম্যাট্রাইসেস নির্বাচন করুন লাইন স্পেসিং পরিবর্তন করে 20 শতাংশ এবং কলাম স্পেসিং 50 শতাংশ করুন ওকেতে ক্লিক করুন দেখুন কিভাবে ম্যাট্রিক্স এবং তার উপাদানগুলি ফাঁক ফাঁক হয়ে গেছে এবার আমাদের কাজটি সংরক্ষণ করতে ফাইল এবং তারপর সেভ ক্লিক করুন এখন আমরা দুটি বা তিনটি সমীকরণ লিখতে ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি এবং তারপর একটি নির্দিষ্ট অক্ষর অনুযায়ী সেগুলিকে বিন্যস্ত করতে পারি উদাহরণস্বরূপ আমরা সহ সমীকরণ লিখে সেগুলি সমান চিহ্ন অনুযায়ী বিন্যস্ত করতে পারি স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে সেই মতো কয়েকটি সহসমীকরণ লিখুন লক্ষ্য করুন এগুলি সমান চিহ্ন অনুযায়ী সঠিকভাবে বিন্যস্ত নয় এগুলিকে বিন্যস্ত করতে আমরা ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি আমরা এই সমীকরণের প্রত্যেক অংশকে আলাদা করে নিতে পারি এবং সেই অংশগুলিকে ম্যাট্রিক্সের উপাদান হিসাবে ব্যবহার করতে পারি এখানে 2x হলো একটি অংশ y আরেকটি অংশ সমান চিহ্নটিও আরেকটি অংশ এবং আরেক রকম আছে দুবার এন্টার টিপুন মার্কআপ কপি করে পেস্ট করুন তাই নতুন মার্কআপটি স্ক্রিনে যেমন দেখানো আছে তেমন দেখতে লাগছে এখানে আমরা ম্যাট্রিক্স মার্কআপ ব্যবহার করে সমীকরণের প্রত্যেক অংশকে আলাদা উপাদান হিসাবে ধরেছি এবং সেগুলি হ্যাশ চিহ্ন দ্বারা আলাদা করেছি আমরা দুটি সমীকরণকে আলাদা করতে দুটি হ্যাশ চিহ্ন ব্যবহার করতে পারি এখানে এখন সঠিকভাবে বিন্যস্ত সমীকরণগুলি দেখা যাচ্ছে এবার আরেক গুচ্ছ সমীকরণ লেখা যাক এখানে ধরা যাক সমান চিহ্নের বাম এবং ডান দিকে সমান সংখ্যক অংশ নেই স্ক্রিনে সমীকরণগুলি দেখুন লক্ষ্য করুন সেগুলি সমান চিহ্ন অনুযায়ী বিন্যস্ত নয় এগুলিকে বিন্যস্ত করতে মার্কআপ পুনরায় লেখা যাক দুবার এন্টার টিপুন আমি মার্কআপটি কপি করে পেস্ট করছি তাহলে এখানে আমরা সমান চিহ্নের ডান এবং বাম দিকের অংশগুলিকে বিন্যস্ত করতে অ্যালাইন আর এবং অ্যালাইন এল ব্যবহার করেছি এখানে সঠিকভাবে বিন্যস্ত সমীকরণগুলি দেখা যাচ্ছে এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে একটি 2 বাই 3 ম্যাট্রিক্সকে আরেকটি 3 বাই 1 ম্যাট্রিক্স দ্বারা গুণ করার জন্য ধাপগুলি লিখুন ফন্ট সাইজ এবং স্পেসিং পরিবর্তন করতে ফরম্যাটিং ব্যবহার করুন তিনটি সমীকরণ লিখুন সমান চিহ্ন অনুযায়ী সমীকরণগুলি সাজান এখানে লিব্রিঅফিস ম্যাথের ম্যাট্রিক্স এবং সমীকরণ বিন্যস্ত করা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো সারসংক্ষেপে এতে আমরা শিখেছি ম্যাট্রিক্স লেখা এবং একটি নির্দিষ্ট অক্ষর অনুযায়ী সমীকরণ বিন্যস্ত করা spoken tutorial talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই প্রকল্প http://spoken tutorialorg দ্বারা পরিচালিত হয় এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়